মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় তোর ছায়ার সঙ্গী হব দু হাতে প্রেম কুড়ব আমাকে চুপটি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক কতল আশা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কাছে তো উড়তে বসে তুই তাকালে মনেরই সহ একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায় যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল আছে চিনতে পারার সুখ টান লেখাছে লজ্জাতে তোর নেমেছে চিবুক কল্পনাদের আশকারা দিচ্ছে গাছে জল অল্প আলো অল্প ছায়া গল্প আমায় বল আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল রাতে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল বোতল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল